আকাশের ফুট ফুটে ওই রাতের সুখ তারা তাই রাত জাগিয়া মনের সুখে দেই যে পাহারা তুমি আমার কাছে শিশির ভেজা সোনালি সকাল তোমায় এক নজর দেখিয়ায় আমি হয়ে যাই মাতা করে তোমার মাঝে হারাই দিয়ে হারাইয়া ঘুরা বেড়াই জানি কি করে আমি কিছুই